心情好。 빠르게 사원도 빠르게 사원 빠르게 사원 五千余条短信。 Game point computer. দোকানঘাট করেন তাহলে দোকানে লাগবে না খাওয়া বিক্রি না করে দোকানঘাট হেঁবো হ্যাঁ তো হেঁবো হ্যাঁ তো তাই এলাবতি আপনার তো লাগে তো আপনার তো এপ্লিকেশনটা বের করতে গেলে লাগবে কিংবা রিপোর্ট টিপোর্ট আমাদের বিনিয়োগ কোথায় estaba solo, pero igual tenemos O da güzel bana bak. Neheret dağı. Oylan çeşitli অন্য কার্ড দিলে আবার ঠিক আছে শুধু স্মার্ট কার্ডের সমস্যা স্মার্ট কার্ডেরই কাজ তো ওই কোনো ব্যাপার না তো ওরা তো করে ওইটা